সম্মানিত দিনী ভাই এবং বোনেরা যারা আপনারা শুনছেন আজকের এই গাজীপুর কাপাসিয়ার প্রোগ্রামে আমি মিজানুর রহমান আনসারি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি আপনারা যে যেখানে জায়গা পেয়েছেন একটু কষ্ট করে বসতে যান এখন বসে যান আমি দেখতে পাচ্ছি আপনাদের কষ্ট হচ্ছে ধারণ ক্ষমতার চার পাঁচ গুণ বেশি লোক হওয়ার কারণে আপনাদের অনেক কষ্ট হচ্ছে আমি জানি কিন্তু আপনারা সহযোগিতা না করলে আজকের আলোচনাটি করা যাবে এখানে একজন মুরব্বী বাবা স্ট্রোক করার মতো অবস্থা রয়েছে আমি দেখতে পাচ্ছি সবাই বাতাস দিচ্ছে আমাকে তো দুর্ঘটনা ঘটে যাবে এই লাখ লাখ মানুষের সমাবেশে যদি দুর্ঘটনা ঘটে যায় কালকে পত্রিকায় বড় করে কাভার করবে যে এখানে হতাহতের ঘটনা হয়েছে বাংলাদেশে এই মাহফিলগুলোতে হতাহত হয় দুর্ঘটনা ঘটে মাহফিল বন্ধ আমরা কি এরকম কোন ঘটনা ঘটাতে চাই তাহলে গাজীপুরের ভাইরা আজকে কিন্তু দিনের খাতিরে কোরআনের মর্যাদার খাতিরে এই তাফসিরুল কোরআনের পবিত্র মঞ্চের খাতিরে আজকের রাতের কিছু সময় কি আল্লাহর জন্য স্যাক্রিফাইস করা যাবে এক মিনিট সময় দিলাম আপনাদেরকে এক মিনিট এক মিনিটে পিন রক সাইলেন্ট হতে হবে পিন পতন নিরবতা একেবারে পিন পতন নিরবতা আমি জানি গাজীপুরের লোকেরা খুবই সভ্য ভদ্র সিভিলাইজ তারা খুবই সিভিলাইজ তারা ডিসিপ্লিনকে মেনে চলে নিয়ম নীতিকে পছন্দ করে আইনকে পছন্দ করে তার নমুনা আজকে মাহফিল আমি একটু দেখতে চাই কোনো আওয়াজ হবে না স্টেজ থেকে আওয়াজ করবেন না কেউ বসেন বসেন এক মিনিট সময় এক মিনিট আপনাদের প্রত্যেকের ছোট্ট ছোট্ট আওয়াজের কারণে কিছু শোনা যায় না মেহরবানি করে একটু চুপ করতে হবে একটু চুপ করতে হবে এই তো অনেকটা ঠান্ডা হয়ে আসছে আর second just thirty seconds remaining only half minute for you এদিকে অনেকটা ঠান্ডা হয়ে আসছে মাসাল্লাহ বসো বসো বসো যান একটু আজকে স্যাক্রিফাইস করতে হবে আজকে মনের মতো হবে না সম্মানিত ভাই আমাকে সহযোগিতা করেন বসেন বসেন বসেন আমি তাকাবো আপনাদের দিকে তাকাবো বসেন বসেন আমি তিনবার লিল্লাহে তাকবীর করব আওয়াজ করে আল্লাহর নামটা একটু পড়া যাবে সে আল্লাহ নামের তাকবীরের পরে এই ময়দানে আরো নামাজ পড়া যাবে আওয়াজ করে ইনশাআল্লাহ পড়েন এই তাকবীরের পরে আল্লাহ নামের বরত্বের ঘোষণার পরে আর কোনো আওয়াজ হবে না এখানে কোনো আওয়াজ আমি দেখতে চাই না Right! তাকবিরটা করতে হবে আরো জোরে এবং এই তাকবিরের পরই আমাদের আওয়াজ বন্ধ হয়ে যাবে কোনো সাউন্ড করা যাবে না এবং আমার সরাসরি আলোচনায় যাবে আওয়াজ করে পড়ে লিল্লাহ তাকবীর আমরা আল্লাহর নামে আলোচনা শুরু করছি সকল প্রশংসা মালিককে সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেয় না দেয় কে কেউ যেটা দেখে না দেখে কে সে আল্লাহর জন্য আওয়াজ করে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ সবাই পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد using the Jewish population বিশাল জনসংখ্যা বিষ্ণু ইসলাম বলেছেন তার সবু আল ওয়াদুদ আল ওয়াদুদ রূপবতী গুণবতী যেই মেয়েকে দেখলে তোমার মায়া লাগে ভালো লাগে এমন মেয়ে দেখে বিয়ে করো আর যেই মেয়ের সন্তান ধারণ ক্ষমতার শক্তি বেশি এরকম মেয়ে দেখে বিয়ে করো কারণ কেমন দিন আমি আমার অন্যদের আধিক্যতার কারণে গর্ব করবো এজন্য জনসংখ্যা কোনো সমস্যা নয় তার প্রমাণ চায় না ঠিকই না চায়নায় জনসংখ্যা আমাদের চেয়ে বেশি না কম কিন্তু তাদেরকে আমাদের মতো এত মাথা ব্যথা এর কারণ জনসংখ্যাকে তারা জনশক্তিতে রূপান্তরিত করেছে ঠিকই না population is not a problem that's এটা কোনো সমস্যা নয় যদি এই জনসংখ্যাকে আমরা জনশক্তিতে রূপান্তরিত করতে পারি ঠিক কিনা গোটা বিশ্বে আমাদের বাংলাদেশের শ্রমিক ভাইয়েরা কাজ করে it's our pleasure we are proud of it আমি প্রায় বলি আমরা দুই ধরনের ফাইটার পেয়েছি দুই ধরনের যোদ্ধা আমাদের প্রিয় মাতৃভূমিকে হেফাজত করেছে এক ফ্রিডম ফাইটার মানে মুক্তিযোদ্ধা যাদের ত্যাগের কারণে বুকের তাজা রক্তের কারণে আমরা পেয়েছি এই লাল সবুজের পতাকা ঠিক কিনা আরেকটা ফাইটার আছে তাদের নাম হচ্ছে রেমিটেন্স ফাইটার মানে রেমিটেন্স যোদ্ধা আমাদের প্রত্যেকের ঘরে এক দুজন করে এরকম প্রবাসী আছে না নাই তারা যদি দেশের বাইরে কোনো জায়গায় সুইপারের কাজও করে মানে ঝাড়ুদারের কাজও করে মালয়েশিয়াতে যদি এক হাজার রিঙ্গিতে যদি সে বেতন পায় তার বিশটা হাজার টাকা আমার বাংলাদেশে ঢুকে তাদের পাঠানো টাকায় সচল থাকে আমার বাংলাদেশের অর্থনীতি এজন্য তাদের মর্যাদা আল্লাহর কাছে বেশি না কম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমজীবী মানুষদেরকে বড় ভালোবাসতেন শ্রমজীবী মানুষরা তার কাছে আশ্বস্ত পেত এবং বিষ্ণু ইসা ইসলাম এর হৃদয়টা তিনি শ্রমজীবীদের জন্য উজাড় করে রাখতেন সোমান্লা পড়ে আমাদের বড় বিশ্বস্ত সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত সে কোন বন্ধু বল বড় বিশ্বস্ত তার কাছে মন খুলে দেয়া যায় তার কাছে প্রাণ খুলে বলা যায় হওয়া যায় অতি আজ অসুস্থ তার না আকামাতে বড় বিশ্বস্ত শ্রমিকদের জন্য দিল দড়িয়া শ্রমিক সাহাবিদের হাতে হাত রেখে হাত শক্ত দেখলে চোখের পানি ছেড়ে দিতেন বুকে জড়িয়ে দিতেন মুসাফা করলে ওই শ্রমিক সাহাবি বিশ্বনবীর হাত থেকে ওই শ্রমিকের হাত সরানো পর্যন্ত বিশ্বনবী নিজের হাত সরাতেন না এই জন্য যারা শ্রমজীবী তাদেরকে ভালোবাসে কে তারা মুস্তাজা তাদের দোয়া কবুল কারণ তাদের ইনকামের মধ্যে কোনো ভেজাল নাই দোয়া কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে তার ইনকাম হালাল হতে হবে your income should be hundred percent হালাল আপনার ইনকামে যদি ঝামেলা থাকে ভেজাল থাকে আপনার দোয়া আমার কাছে কবুল হবে এখানে আপনারা অনেকেই আছেন শ্রমজীবী আছেন না বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করেন আশেপাশে এরকম কারা কারা আসছেন দেখি আলহামদুলিল্লাহ পড়েন ব্যক্তিগত ব্যবসা পরিচালনা করেন এরকম কারা কারা দেখি ইউনিভার্সিটির student first year second year third year fourth year masters MPhil PhD এই লেভেলে কারা কারা দেখি মাশাআল্লাহ মাশাআল্লাহ তুমি কবুল করো ইউনিভার্সিটির নিচে এসএসসি এইচএসসি দাখিল আলিম কবি মাদ্রাসার বিভিন্ন লেভেলে যারা যারা এসছে দেখি মাশাআল্লাহ আপনারা একবারও যারা হাত তুলেন এবার তারা হাত তুলেন আপনারা কি করেন শিক্ষকতা করেন মাশাআল্লাহ অনেক শিক্ষক প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুলের কলেজের ইউনিভার্সিটির অনেক টিচাররা এসেছে তারপর মাদ্রাসার অনেক সুপাররা এসছে মাসাজিদ মসজিদগুলোর ইমাম ভাইয়েরা এসেছে মুয়াজ্জিন সাহেবরা এসেছে সাহেবরা এসেছে বিভিন্ন পেশা ভাইরা এসেছে যারাই আজকে এই মাহফিলে এসে মাহফিলটাকে সার্থক করছে আল্লাহ তাআলা আমাদের সবার জন্য এই মাহফিলটাকে নাজাতের ওয়াসিলা বানায় আর জোরে বলি আমি ওইদিকে এত আওয়াজ কেন ভাই কষ্ট হচ্ছে আপনাদের না আজকে একটু স্যাক্রিফাইস করতে হবে একটু স্যাক্রিফাইস করতে হবে দোয়া করে দিব গুণাজাত করে দিব দোয়া করে দেই তা নাহলে মানে একটু চুপ থাকতে হবে একটু চুপ করে একটু চুপ করে দেখেন মাইকের সাউন্ড বাড়বে ইনশাআল্লাহ আর মাইকম্যান কোথায় তুমি তোমার দৌড়ানি চালাটাকে দেখো তুমি মাশাআল্লাহ একটু স্ট্রং করে দাও প্রত্যেকটা মাইকেই যাতে স্ট্রং আওয়াজ পৌঁছে কেউ যাতে আর কমপ্লেন না করে আর এই যে হাত জোর করে বলছে এই যে কাবার গিলাপস হয়েছে এই হাত আপনাদের পায়ের মধ্যে রেখে বললাম একটু মেহরবানি করে চুপ হয় একটু একটু অল্প কয়েক মিনিট কথা বলবো অল্প কয়েক মিনিট মানুষ যত বেশি হয় আলোচনা তত ছোট হওয়া উচিত বিষ্ণু ইসলাম বলেছেন ফতরকুম তাবিলা সালাওয়াতুকুম কাসীরা on the minor sign before the day of judgment. Your Islamic lectures will be very longer. And your salah will be very shorter. কেমতের আগে তোমাদের বক্তব্য হয়ে যাবে লম্বা নামাজ হয়ে যাবে খাটো এখন আমাদের সমাজে তাই হচ্ছে ঠিক না ঘন্টার পর ঘন্টা বক্তব্য হচ্ছে এক একজন এক এক নিয়তে বক্তব্য শুনতে আসে কেউ আসে স্লোগান দেওয়ার জন্য কে দেওয়ার জন্য কেউ আসে হুজুরকে দেখার জন্য কেউ আসে হুজুরের কণ্ঠ শোনার জন্য আসে কেউ আসে সেলফি নিয়ে যাবে কে নিয়ে যাবে আজকে তুলছে ধাক্কা ধাক্কির মধ্যে হাতটা এরকম সেলফি তো আমরা জন্য এগুলো না করি এই তাফসির মাহফিলের মঞ্চগুলো পবিত্র মঞ্চ খুবই পবিত্র এগুলোকে যেন আমরা অপবিত্র করে না তুলি কিন্তু দুঃখের সাথে লক্ষ্য করা যাচ্ছে এই মঞ্চগুলোকে আমরা হিংসা বিদ্বেষ বিষদগার দিয়ে এটাকে নোংরা করে ফেলছি এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে বলে স্টেজে বসে আছে না নাই একজন আরেকজনের কাফের বন্ধু আছে আছে না নাই আমাদের গাজীপুরে আলহামদুলিল্লাহ গুলো নাই এটা একটা মহামারী এবং ভয়ঙ্কর অবস্থা অন্যকে নিয়ে ব্যস্ত থাকা অন্যকে সময় দেয়া প্রিয় ভাইরা স্রষ্টার দেয়া আমাদের জন্য সবচেয়ে দামি বিষয় হচ্ছে আল্লাহ দেয়া সবচেয়ে দামি গিফট হচ্ছে আমাদের সময় দামি গিফটের নাম কি এই সময়টাই আমরা অন্যকে দিয়ে অন্যের অন্যকে হিংসা করতে করতে এই দামি সময়গুলো নষ্ট করে ফেলে এটা ঠিক না আমারও অনেকে দেশে কাপের বলে আসলে নাই আমি অবাক হয়ে যাই এই কাফের কথা শুনতে এতগুলো আল্লাহ কি করে আসে আমার বুঝে আসে না এই কাফের কথা শোনার জন্য এরকম ডাকাডাকি হয় কেন আমি শুধু আল্লাহর কাছে সাহায্য চাই আর ওদের দোয়া চাই দোয়া করবেন দিলেন না তো আর কে আমারে কাফের বললো কে কি ফতোয়া দিল আই ডোন্ট কেয়ার ওইদিকে আমি টাকাই না কারণ পিছনের দিকে তাকানোর সময় আমার নাই চিল্লা এখন ঠিকই না সিংহ সিংহ একটা সিংহ ঘন্টায় ছুটতে পারে নব্বই কিলোমিটার ব্যাগ কত কিলোমিটার একটা হরিণ একটা হরিণ একটা হরিণ ঘন্টায় ছুটতে পারে একশো কিলোমিটার বেগে তাহলে কে জোরে ছুটে জোরে বলতে হবে সিংহ কত কিলোমিটার হরিণ তারপরেও হরিণটা একশো কিলোমিটার বেগে ছোটার পরেও সিংহটার কাছে সে ধরা পড়ে যায় এর কারণ সিংহ যখন ধরার জন্য ছোটে সে শুধু সামনে তাকায় সে পিছনে তাকায় না আর হরিণ একশো কিলোমিটার বেগে ছোটার পরেও সে ধরা খেয়ে যাবার ভয়ে বারবার পিছনে তাকায় আর পিছনে তাকার কারণে ওর গতিটা স্লো হয়ে যায় আর সিংহের হাতে বন্ধ হয়ে যায় পিছনে তাকাবার সময় আমাদের নাই চিল্লা ঠিক না অহংকার শিখি নাই আমরা হিংসা শিখি নাই আমাদের বুকে আছে বুক বড় ভালোবাসা আমি বিএনপি বুঝি না আওয়ামী লীগ বুঝি না জাতীয় পার্টি বুঝি না জামাত ইসলাম বুঝি না তাবলিগ বুঝি না পীরের মুরিদ বুঝি না যারাই পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ তার জন্য আমাদের হৃদয়ে জায়গা আছে না নাই মুসলমান কেন হিন্দুদের জন্য আমাদের বুকে জায়গা আছে না নাই হিন্দু ভাই যদি বলে আমি পড়বো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তার জন্য আমাদের দরজা খোলা আছে নাই দিস দ্য অফ ইসলাম ইসলামের সৌন্দর্য এটা বুঝতে চায় আল্লাহ দান হিংসা বিদ্বেষ অন্যের পিছু লেগে থাকা কিবোধ করা অন্যকে গালি গালাজ করা অন্যকে কাফের মুশিক বলে ফতুয়া দিয়ে এই পবিত্র মঞ্চগুলোকে নষ্ট হওয়া থেকে যেন আমরা বিরত থাকতে পারি আওয়াজ করে বলতে হবে আনা মাল্টিফ্যাক্স লিমিটেডের উদ্যোগে কাশিমপুর স্কুল মাঠ কাশিমপুর তো একটা কারাগার আছে না কোন দিকে আচ্ছা, আচ্ছা আলহামদুলিল্লাহ ওনারা শুনতে পাচ্ছে মাইক আচ্ছা, আচ্ছা। দেয় নাই আশিটা মাইক দিছেন আশিটা তো যারা অসুস্থ তারা ঘুমাবে কেমন এখন আমি প্রায় বলি যে এই মাহফিল মাহফিলগুলোর ট্রেডিশন আমাদেরকে পরিবর্তন করে দিতে হবে বাইরে খুব বেশি মাইকের দরকার নাই আর দিলেও রাত এগারোটা সাড়ে এগারোটার পরে আনলাম এবং সাড়ে এগারোটার মধ্যে পারলে মাহফিল ক্লোজ করে দেয় যাতে করে বারোটার মধ্যে যে সবাই ঘুমিয়ে আবার সদর মেলা জামাতে পড়ার দরকার আছে না জামাতে পড়ার দরকার আছে এগুলো আমাদের খেয়াল রাখা দরকার অন্যকে কষ্ট দিয়ে কিছু করা যাবে অনেকে পরীক্ষা অনেক ছেলে মেয়েদের আমি জানি যে ডিসেম্বর জানুয়ারিতে কি থাকে পরীক্ষা অনেকে অসুস্থ থাকে আবার অনেক হিন্দু ভাইরা আছে তাদেরকে জোর করে আমাদের তাফসির শোনানোর কোনো দরকার নাই লা ইকরা ফিদ দ্বীন দ্বীনে জবরদস্তি নাই বাড়াবাড়ি নাই this is the beauty of Islam এটা ইসলামের সৌন্দর্য আমরা ইসলামের সৌন্দর্যকে প্রকাশ করব আমরা ন্যারো মাইন্ডেড হবো না আমাদের নবী কি ন্যারো মাইন্ডেড ছিলেন না ব্রড মাইন্ডেড ছিলেন আমরাও ব্রড মাইন্ডেড হবো রাজি আছেন তো সবাই আল্লাহ তুমি তৌফিক দাও শুক্রিয়া আমাকে রেখেছেন প্রধান আলোচক আমার আগে কথা বলেছেন হাফেজ মাওলানা মুফতি সাইফুজ্জামান ভাই কথা বলেছেন মাওলানা মুফতি মাসুম বিন সিরাজ ভাই কথা বলেছেন মাওলানা কারি আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ হুসাইনি আমার আগে যিনি কথা বলেছেন চমৎকার আলোচনা করেন ঠিকই না ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর আলাইহি রহমা ওনার সুযোগ্য ছাত্র যেমন শিক্ষক তেমন ছাত্র বাক্কা বেটা সিপাহিকা কা ঘোড়া কুছ না হতো